যদি সে আল্লাহকে আপন করতে না পারে তার জীবনকে ঢেলে সাজাতে পারবে না পরকালের জন্য আমরা যে ভুলটা করি আমরা আল্লাহ ছাড়া অন্যকে আপন মনে করি আমরা আমাদের স্ত্রী সন্তান আমাদের পিতা মাতা আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী অফিসের কলিগ আমাদের বস সবাইকে আপন মনে করি সম্পর্ক আছে না সম্পর্ক একটা জিনিস আপনত্বটা আলাদা বিষয় দেখবেন এরা সবাই যদি আপনাকে ফেলে দেয় আল্লাহ কখন আপনাকে ফেলবেন